এ টকি বুদরি আইলে লে দাদা দেখ গাড়ি গোটে খানলি কাকা দাদা এটা আমার টাস খায় গাড়ি তিরিশ হাজার টাকা দি করে কিনে আনলু কেন্তার আছে এক মোটরসাইকেল করনি বুদরি টকি ক কাই তুই কেন্তার আছে গাড়ি বলা আছে যে দাদা তুই সেকেন্ড হ্যান্ড টাকা আনলু গাড়ি এ সেকেন্ড হ্যান্ড গাড়ি আখ বলা আছে বুদরি খাই বলে মাইলেজ আখ সাথে দেখাইলানি আর কম দাম রে মিললা বলি করে তিরিশ হাজার টাকা মিললা বলি করে গাড়ি আইলি গাড়ি কেন্তার কি দাদা হয় বুদরি দাদা এতে কলার ফেড হয়ে গেল আছে দে ପୁରୁଣା ଗାଡି ତ କଲର ଫେଡ୍ ହେଇଗଲା ଅଛି ଆରେ ଏ ଗାଡି ଗେଲେ କରି କଲର ମାରି করে କରି ଦାରି দাদা ଦାଦା বলে পুরনা ପୁରୁଣା ଗାଡି কলর ফেড হয়ে ହେଇଗଲା আছে ঠিক কথা বুদরি এ গাড়ি কেনে করে কলরিং করে নোয়া করে দারি আসুজু ওইলা র র দাদা মই যাই করে ড্রেসিং আই করে আইবি <laughs> তা জিবারিস মই যাব বুট পিনবি তা বুদরি রেডি হইলুস কি নাইতা Dapre आले रेडियो मैं radio ilive. E nu ni putri dapre radio kai. ये तो किसने बोल रेडियो को रियाई बेटे बे रेडियो को रियाई दादा जो बे आओ बॉस बोल सॉन्ग बॉस देख बोल सॉन्ग बॉस ही रबुद्रिया